ಮಸೀದನ್ನು ಹೋಗಿದ್ದೆ জমিনে ছড়িয়ে পড়ো এটা ইসলামের আইন তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও নামাজ যখন শেষ হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসল খেতে মেম্বার মাগরিবের নামাজের পরে এরা যায় না এশার সালাতের পরেও এরা যায় না এশার পর ধরলেন মা বালুকুম মা হাবুকুম what's wrong with you man তোমাদের কি সমস্যা জোহর আসর মাগরিব এশা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায় তোমরা যে যাও না বাড়ি কই বলি আমার তো বসে থাকো কেন কি করো কই জিকির করি কি করি কি করি জিকির আজকার করি তো তোমরা যে যাও না তোমাদের খাবার খাবারের ব্যবস্থা হয় কোথ থেকে তারা বললো salmos tá কি দেয় ছেলে সন্তান দেয় তো হুজুর অনেক দোয়া করে বড় হুজুর আল্লাহ তুমি ছেলে সন্তান দিও তো ছেলে সন্তান হয় নাই তার পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন কিন্তু ছেলে আর হয় নাই পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন কি দোয়া করেন বিষ্ণু বললেন তার পাখিগুলোর মতো যদি সকালবেলা তাওয়াক্কুল করে বের হয়ে যাও প্রতিটা পাখি আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি কি পাখি আছে বাবুই পাখি হ্যাঁ কি পাখি সব আছে তো পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নিড বানিয়েছে বাসা দেখবেন সকালবেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাও